গাউসিয়া কমিটি বাংলাদেশ ও ঈদে মিলাদুলনবী উদযাপন কমিটি আজমান নামিয়া শাখার আয়োজনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুলনবী উদযাপন করা হয় এটা ফজর উত্তন পবিত্র কোরআন তেলাওয়াতের পর খতমে কোরআন খতমে গাউসিয়া পাঠ করা হয় সর্বসাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান এবং মামুন টিটুর যৌথ পরিচালনায় এটা সভাপতিত্ব করে সভাপতি মোহাম্মদ জানে আলম যে রসুল করিম আলাইহি আলাইসলাম দুনিয়া তাইরে আর যে শিক্ষা দিয়ে এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল মৌলানা মোহাম্মদুল্লাহ হুসাইন আল কাদেরি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল মৌলানা মুসা আল কাদেরি আফসার আকবর আবু সালে জিয়াউর রহমান হারুন রশিদ একে হুসেন শহীদ মঞ্জু আনিস শেখ মোহাম্মদ ইলিয়াস সিদ্দিক মিটু পারভেজ নাসের ইয়াকুব সোহেলসহ আরও বোধকেই তারা তিন হাজার প্রায় সাড়ে তিন হাজারের মতো তবরুক বিতরণ হবে তার সাথে বাংলাদেশ রাজিয়ে এই যে সম্প্রদায় বিভিন্ন আর মুসলমানের বদনামী বাংলাদেশের বদনামী আর জাতির বদনামী যিনি ষড়যন্ত্র করে রাজিয়ে বা বাংলাদেশ মিটিয়ে চীন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তো ইউনিয়ন আরা আৰা এমাৰততোন আর আজমান কমিটির পক্ষ থেকে নিন্দা জানায় এ সময় এর বাদে এসা মিলাদ কিয়াম ও দেশবাসী সে সাথে প্রবাসী হল সুস্বাস্থ্য কামনা করি এরে দোয়া ও মনোজাত গড়য় সংযুক্ত আরব মিরাজতুন ইস্তিয়া কাসিফ সি প্লাস টিভি